শুক্রাশয় শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয় সংগ্রহক নালিকাগুলোকে ভাষা ডিফারেন্সিয়া বলে এপি ডিডাইমিস শুক্রাণুর ভেতর থেকে তরল কঠিন অসার পদার্থ আলাদা করে শুক্রাণুর মিশে ক্ষমতা বাড়ায় এবং পুষ্টি পদার্থকরণ করে হ্যাঁ ভাই তুমি পড়াশোনা করতেছিস হ্যাঁ ভাই তো আমি তো চাকরির জন্য হচ্ছে ইয়েতে কয়েকদিনের জন্য কাজে যেতেছি তো কয়েকদিন থাকবো মনে হয় জানি না তো তুই একটু পড়াশোনা করিস ঠিক মতো ঠিক মতো থাকিস ভালো মতো পড়াশোনা করিস খাওয়া দাওয়া করিস হ্যাঁ। আর বর রাখা আছে তো খাইতে দেবে না ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর বাইরে যাবি না আর কলেজে যাবি ঠিক মতো করিস কলেজ একদম গাড়ি দেবে না আর দশ হাজার খাই দেবে তাহলে ভালো মতো থাকিস আচ্ছা ভাই দেখে শুনে যাও আচ্ছা, আচ্ছা আচ্ছা Oh shit! কয়টা বাজে হ্যাঁ আসলে মানে, আজকে ঘুম থেকে একটু উঠতে পারিনি রাতে কি করছিস একটু শুধু গরস মোবাইল টিপস দাঁড়া তোর ফোন আজকে দেখতেছি হ্যাঁ, দাঁড়া কলেজ কলেজ না যায় হ্যাঁ, কদিন ঘুম হ্যাঁ, ভাইয়া আসলে একটু কথাটা শোনো হ্যাঁ ভাইয়া তুই ফোন করিস হ্যাঁ তুই ফোন করে রাখছিস হ্যাঁ তুই ফোন করি ভাইয়া Many months later. পঁচানব্বই সালে পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্নের জাল স- One hour later. এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল প্রকল্পের পাঠ গ্রহণ করা হয়েছে ঘটনা পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কলেজে শিক্ষকদের তলব করে এবং তাদের আরে সিম কোম্পানি ফোন জানানো হচ্ছে Many months later. Naimun hello Naimun কিসে না মানে ঠিক আছে আসলে সমস্যা এখন তাহলে সেখানে আমি কি করতে পারি বল আমি তো ভালো বন্ধু কিন্তু আমি এখানে আসলে কি করবো মানে তুই এসব কথা কেন বলতেছিস আচ্ছা দাঁড়া তুই এরকম করিস না আমি আসলে দেখতেছি দাঁড়া তুই কিছু করিস না আমি ওর সাথে একটু কথা বলি তুই দাঁড়া তুই এমনি কিছু করিস না দরকার দাদা আচ্ছা তাহলে রাখি ওর সাথে আমি কথা বলতেছি হ্যালো এবার আমি নমন বলতেছি নাইমনের সাথে মানে কি সমস্যা হয়েছে না মানে সমস্যা হয়েছে কিন্তু তাই বলে যে এরকম করতে হবে আর ওই দিন নাইমন তো মনে করো যে ও বলতেছে যে ও কিছু করে ফেলবে এখন তো ও পাগলামি করতেছে না তোমার আসলে কথাটা না শোনো শোনো আমি বলি আমি বলি আমি বলতে দাও না এখানে তো আসলে মনে করো যে ও তো যেরকম পাগলামি করতেছে ও যদি কিছু করে বেশ তখন না আসলে আচ্ছা, oh, আচ্ছা, আচ্ছা, আজকে আমরা মিট করি তাহলে জিনিসটা আসলে ঠিক মানে সব কিছু ঠিক হয়ে যাবে আর এটা তো আসলে মনে করে যে জীবন মরণের উঠেছে তো সেখানে আমরা যদি এই জিনিসটা হ্যাঁ তাহলে আজকে আমরা আসলে মিট করি তুমি ওই যে বাদে আসবে হ্যাঁ। কার সাথে করবো বলিস এই তোর কিসের জীবন মরণ খেলা হ্যাঁ তোর এই ফোন দিয়ে তোর জীবন মানে- খেলা না মানে তোর ফোন আমি কথা শুনো